কথা বলবো সো ডিকশনারি হচ্ছে পাইথনে ডেটা টাইপসের মধ্যে one of my best and list also so আমরা কথা না বলে কাজ শুরু করি সো আমরা পাইথন ফাইল তৈরি করতেছি সেটা হচ্ছে মাই বিআইসি ডিক্ট আচ্ছা লিখলাম ওকে দেন হচ্ছে so ডিকশনারি হচ্ছে আপনার কি পেয়ার ভ্যালু আপনারা যারা জেসন ইউজ করছেন এটা অনেকটা জেসনের মতোই সো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটে আমরা কি পেয়ার ভ্যালু দিব সো যেমন হচ্ছে নেম তারপরে কোলন নাম দেবো শাহরিয়ার আচ্ছা, দেন হচ্ছে আমরা কিওয়ার্ড এটা হচ্ছে keyword age something twenty five okay then হচ্ছে এডুকেশন এডুকেশন আমি বর্তমানে সিএসসিতে e পড়তেছি সো সিএসসি e লিখলাম অ্যান্ড জব যে হব আচ্ছা জব হচ্ছে কি বলবো ব্যাকএন্ড ডেভেলপার বলবো নাকি জুনিয়র সফটওয়্যার যে আর software engineer N G I N W R A তারপর আর কিছু লেখার প্রয়োজন আছে বলে মনে করতেছি না সো এইটা হচ্ছে একটা ডিকশনারি তো ডিকশনারিটা আমরা যদি প্রিন্ট আউট নিতে চাই সব কিছুই সেম ডিস্ট্রিক এভাবে আমরা আউটপুটটা নিতে পারি তো পাইথন লিখে আমরা ডিস্ট্রিক যদি আচ্ছা আমাদের ফাইলের নাম ছিল ওকে তো আমরা রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি পেয়ার বেলু আকারে আউটপুট দিয়েছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ডারেড অন আনঅর্ডারেড আচ্ছা এত Python version three point seven dictionary আর ordered in Python three point six and আর ডিকশনারি ইজ আনঅর্ডারেড আসলে অর্ডার মেনটেন করে না তো কেন করে না আমরা দেখি কীভাবে সো আমরা নেম এজ এডুকেশন তারপরে দেখতে পাচ্ছি অর্ডার মেনটেন সে করেছে আচ্ছা চেঞ্জেবল ডিকশনারি আর চেঞ্জেবল এটা আপনার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবেন ডুপ্লিকেট নট অ্যালাউ অর্থাৎ একই কিওয়ার্ড দুইবার দেওয়া যাবে না ইয়ার ইয়ার এরকম দেওয়া যাবে না সো সে দেখি কি করে একটা ইয়ার্ড একটাকে সে স্কিপ করে দিয়েছে কোনটাকে স্কিপ করেছে যে কোনো একটাকে স্কিপ করেছে প্রথমটাকে <coughs> <coughs> সরি mm, তো আমরা দেখলাম যে ডুপ্লিকেট অ্যালাউ করে না ডুপ্লিকেট অ্যালাউ লাস্টেরটা সে নিয়েছে ফার্স্টেরটা সে রিমুভ করে দিয়েছে লেন্থ যদি আমরা বের করতে চাই চাই আগের মতো লেন্থ মেথড অনেকবার আমরা ইউজ করেছি তারপরে আবার করি যেহেতু এটা ইউজ করতে আর এখন আমার ভালো লাগতেছে না তো আমরা যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা দেখবো সো স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিই স্ক্রিপ্ট রান করেছি দেখতে পাচ্ছি লেন্থ হচ্ছে ফোর সো ডিকশনারির টাইপ আমরা অলরেডি দেখেছি এর আগে অনেক লেকচারে দেখেছি সো টাইপ নিয়ে আর কথা বলতে চাই না টাইপ আপনারা দেখছেন এরকমভাবে ডিকশনারি দেখাবে দেন অ্যাক্সেস যদি আইটেম অ্যাক্সেস করতে চাই সেটাকে আমরা কিভাবে করতে পারি সো আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি ডিকশনারিতে তো আমরা যদি দেখে আসি যে এর ভিতর কী কী অ্যাক্সেসেবল তাহলে ডিআই আর লিখতে হবে দিস লিখলে আমরা দেখতে পারবো যে এর ভিতর কী কী অ্যাক্সেসেবল সো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি গেট আইটেম ওকে স্টিয়ার সাইজ অফ গেট মেথড আছে আচ্ছা কি অনেক কিছুই আছে সো আমরা একটা আইটেম অ্যাক্সেস করার চেষ্টা করি সেটা হচ্ছে দিস দিক থেকে সো এটা যেহেতু কি পেয়ার হলো আমাকে কী লিখতে হবে সো আমরা লিখলাম হচ্ছে নেম নেম লিখে আমরা যে প্রিন্ট করি সো আমরা দেখতে পাচ্ছি নেম প্রিন্ট হয়েছে এটা ক্যান বি আরেকটা মেথড আপনি করতে পারেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ডট গেট আমার কাছে এটা অনেক বেশি ভালো মনে হয় যদি ডেটা না থাকে তাহলে অ্যাটলিস্ট আপনাকে ইরোড দেবে না সো ডেটা না থাকলে আপনাকে ফলস রিটার্ন করবে ইরোড দেবে না সো এটা যদি আমি কারণ এরকম করি আমরা যদি একটু ভুল করে দিই তাহলে দেখি আমার কী করে আমরা দেখতে পাচ্ছি সে নান রিটার্ন করেছে বাট এই মেথডে যদি আপনি করেন তাহলে একটা এক্সেপশন দিতে পারে আমরা দেখি কি বলে আমরা দেখতে পাচ্ছি এক্সেপশন দিয়েছে সো আমার কাছে মোর প্রিফারেবল হচ্ছে গেট গেট দিয়ে অ্যাক্সেস করেন অ্যাটলিস্ট আপনার কোডটা ইউর দিচ্ছে না স্টক হয়ে যাচ্ছে না সো আমরা যদি গেট ইউজ করি তাহলে আমরা দেখবো যে ইউরোডটা হচ্ছে না যদি কিওয়ার্ডটা নাও থাকে তার প্রবলেম নেই ওকে দেন হচ্ছে এর ভিতর থেকে আপনি সবগুলা কি চাইলে নিতে পারবেন সো আমরা দেখি কীগুলো কীভাবে নিতে হয় তো কিজ এর ভিতরে দিস ডট কিস তারপরে আমরা যদি প্রিন্ট করি কিস তাহলে আমরা মানে শুধু কীগুলো পাবো কি মাপতে গেলে আপনার নেম এজ এডুকেশন জব যে জিনিসগুলো কি ছিল আর যদি আপনি এই কীগুলো আমরা নিয়েছি সেখান থেকে আমরা ভ্যালুসগুলোও নিতে পারি হ্যাঁ ভ্যালুস মেথডের মধ্যে আমরা ভ্যালুসও নিতে পারি সো আমরা দেখি কীভাবে ভ্যালুসগুলো নিতে পারি ভ্যালুস ইজ টু দিস স্ট্রিক ডট ভ্যালুস এই মেথডের মধ্যে আমরা ভ্যালুগুলো নিয়ে করেছি অনলি সেই ভ্যালুগুলোই নিয়ে আসবে সো আমরা দেখতে পাচ্ছি যে অনলি ভ্যালুগুলো আসছে দেন যদি আমরা ভ্যালু যদি চেঞ্জ করতে চাই এভাবে আমরা চেঞ্জ করতে পারবো এইটা টাপল আর সেটের মতো নয় এর ভ্যালু চেঞ্জ করা যায় তো ডিস্ট্রিক্ট ডট নেম যদি সরি এটা তো এইভাবে করতে হবে করেছে নেম আমার একটা নিক নেম আছে আমি সেটা ইউজ করতেছি দেন আমরা যদি এটাকে আবার প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো সো আমরা আমরা দেখতে পাচ্ছি নামটা চেঞ্জ হয়ে গেছে সো এটা ছিল ভ্যালু চেঞ্জ দেন ডিকশনারিতে আমরা আইটেমস নামে একটা মেথড আছে সেটা ইউজ করি দেখে কী হয় array id ms items equal to this pick dot i items আমি এটা ফাস্ট করতেছি সময় অপচয় যাতে না হয় যাতে আপনারা এটা আস্তে আস্তে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি খুব ব্যস্ত মানুষ ভিডিও করার সময় পাই না সো আইটেমটা দেখতে পাচ্ছি সে আমাদের একটা আরেকটা টাপলের ভিতরে লিস্ট লিস্টের ভিতরে আবার টাপল করে দিয়েছে সো এটা তো আরও জটিল হয়ে গেল সো চাইলে আপনারা ইউজ করতে পারেন বাট আমার এটা পছন্দ হচ্ছে না আচ্ছা আপনি কী চেক করতে পারেন কীটা অ্যাকচুয়ালি আছে কি না এর ভিতরে এটা আপনারা চেক করতে পারেন কী check so if name in ইনের মাধ্যমে আপনার চেক করতে পারেন আছে কিনা যদি হয় তাহলে কিছু একটা করবো এক্সিস্ট প্রিন্ট করবো জাস্ট নেম প্রিন্ট করবো যদি থাকে এটা আমরা গেটে যেটা করেছিলাম সরি ডিস্ট্রিক ডিক এখন যদি আমরা এটাকে করি তাহলে কোনো প্রবলেম নাই যদি এরকম করে করি কিন্তু গেট মেথডটা আমাদের এই কাজটা করে দিচ্ছে এটাকে সরি স্ট্রিং করতে হবে আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখি কী প্রবলেম হয় সো আমরা দেখতে পাচ্ছি সে প্রবলেম রেজ করে নাই কিন্তু এই কাজটা আমরা গেট দিয়ে কিন্তু খুব সুন্দর করেছিলাম এতে ইপিএলসে এত কিছু লেখা লাগে না বাট এখানে অপশন আছে আপনি করতে পারবেন তো অপশন আছে সামটাইমস ক্যান বি হ্যান্ডি আপনি যখন ডেটা রিড করবেন সিএসবি বা এক্সেল থেকে তখন হয়তো অনেক সময় নাও থাকতে পারে তো এই ছিল হচ্ছে কি এক্সিস্ট চেক করা দেন হচ্ছে চেঞ্জ আইটেম আমরা অলরেডি চেঞ্জ করেছি ওকে আপডেট যদি করতে চাই সো আপডেটও করা যাবে আপডেট করতে গেলে আমাদের এইভাবে কী সহ বলতে হবে তো আমরা আপডেট করি ডিস্ট্রিক্ট দিয়ে করবো আমি গেট দিয়ে করতে গেট গেট দরকার নেই আমরা এইভাবে করি সো যেহেতু আমাদের জানা নেম না সরি এটা তো আপডেট মেথড ইউজ করতে হবে আপডেট মেথড তারপরে হচ্ছে আপনার ডিকশনারি আকারেই দিতে হবে সো নেমটাকে এগেইন আমি আপডেট করতেছি অরিজিনাল <laughs> নাম S H S R S Shahriar H O S R Shahriar means হচ্ছে দ্য কিং রাজা আর হোসেন মানে হচ্ছে সুদর্শন মানে আমি খুব সুন্দর রাজা অ্যাকচুয়ালি আমি রাজা না বাট সুদর্শন কিনা জানি না লোকে বলে সুদর্শন ওকে ওকে ইটস ফানি আমরা আপডেট করে প্রিন্ট নেই দেখি কী অবস্থা আমরা প্রিন্ট নিচ্ছি দেন আপনার দেখতে হচ্ছে এগেইন আমাদের সেই এটা আপডেট হয়ে গেছে দেন হচ্ছে অ্যাড আইটেম যদি আইটেম অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে এভাবে অলরেডি আমরা করেছি আপডেট এগুলো করেছি অলরেডি রিমুভ আইটেম তো রিমুভ কীভাবে করব পপ করতে হবে পপ করলে লাস্টেরটা চলে যাবে এটা অলরেডি আমরা ইউজ করেছি so this pick dot pop pop মিনসে লাস্ট আইটেমটা নেবে যদি কি বলে না দেন এখানে আমরা প্রিন্ট করি প্রিন্ট সো আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা pop expect at least one argument গড জুয়েশন তাকে একটা এইখানে অবশ্য তাকে কি দিতে কি বলে দিতে হবে না আদারওয়াইজ হবে না আমরা নেমটাকে ফেলে দিই আমার নামটাই ফেলে দিচ্ছি ওকে যদিও আমার নামটা পছন্দ না আবদুল্লাহ হলে ভালো হতো সবচেয়ে ভালো নাম আছে আবদুল্লাহ আল্লাহর বান্দা নাম রেখেছে রাজা যদি আমার নাই পকেটে টাকা একটু মজা করলাম then pop item pop item করলে কী হয় pop item method return the last item last inserted item okay তাহলে এইখানে লাস্টটা রিমুভ করতে গেলে পপ আইটেম করতে হবে পপ আইটেম ওকে তাহলে আমরা প্রিন্ট আউটপুট নিচ্ছি আউটপুট নিলে আমরা সরি দিস ওকে আমি ওটি সাবমিশন ইউজ করতেছি আশা করি আপনি ইউজ করবেন না ফার্স্ট করার জন্য আপনার হাতে শুরুতে লিখাই ভালো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ডিকশনারি থেকে আমাদের নামটাই চলে গেছে ওকে রিমুভ করলাম দেন হচ্ছে delete key delete keyword remove the item with the specify key name key name সহ রিমুভ একই কাজ করে সেই জিনিসটা একই কাজ করে আমরা এটাকেও ট্রাই করি এল ডেল মিনস ডিলিট তারপর হচ্ছে এই জিনিস দিক থেকে আমরা কী রিমুভ করবো এই আমার বয়সটাও ডিলিট করে দিচ্ছি আপনারা তাহলে জানতে পারবেন না আমার এইসটা কত অ্যাকচুয়ালি আমি প্রিন্ট করি নিই প্রিন্ট না করলে লাস্ট জিনিসটা আমরা বুঝতে পারবো না তো লাইন বাই লাইন প্রিন্ট হয় উপর থেকে নিচে আসে লাইন বাই লাইন এক্সিকিউট হয় এটা একটা ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ কম্পাইলার না যে পুরো প্রোগ্রামটা কম্পাইল করে একবার রান করবে এটা লাইন বাই লাইন এক্সিকিউশন হয় সো আমরা ডেল কিওয়ার্ড দেখলাম ক্লিয়ার কিওয়ার্ড অলসো আমরা দেখেছি এর আগের লেকচারে ক্লিয়ার মানে হচ্ছে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে so this dot clear again আমাদের প্রিন্ট করতে হবে আমি কপি করে নিয়ে আসতেছি সরি এটা কি হলো ওকে কন্ট্রোল শিফট হ্যাঁ, দিতে হবে তারপর কন্ট্রোল শিফট এইভাবে নিচে নামাতে হবে ওকে তারপরে আবার রান করতেছি আমরা দেখতে পাচ্ছি যে কি হলো এটা সরি আমি কপি করছি কেন ক্লিয়ার লিখব সি অটো সাজেশন করলে এরকম হইতে পারে সো আমরা দেখতে পাচ্ছি এখন ডিকশনারিটা খালি হয়ে গেছে সো আমরা আরও অনেক কিছুই আছে ডিকশনারি লুপিং করা যায় সো আপনি এভাবে লুপিং করতে পারেন লুপিং অলরেডি আমরা ইউজ করেছি তারপরে করি যেহেতু ফর এক্স দিব না ডেটা ইন আইটেম আইটেম না আইটেম কথাটা আমাদের data in this date then হচ্ছে প্রিন্ট করবো হচ্ছে প্রিন্ট করবো হচ্ছে দিস ডিক মানে হচ্ছে ওই ডিকশনারির কিওয়ার্ড দেবো ডেটা মিনস কিওয়ার্ড তাহলে তো কী দেওয়াটাই বেটার ছিল ডেটা দেওয়ার সাইতে কি কি আবার পাইথনে আছে কিনা সো এইটাকে আমাকে কোটেশন করে দিতে হবে আমরা কিছুই পাচ্ছি না এর রিজন হচ্ছে আমাদের ডিকশনারিটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে সো এইটাকে আমরা আপাতত স্টপ করে দেই এবার দেখতে পাচ্ছি কি আচ্ছা কি ক্যান বি বিল্ডিং হতে পারে আমরা ডাটাই রাখি বা এক্স রেখা যেত আই সরি লুপের জন্য আই ভালো আই মিন ট্রেটন এটা বুঝতে সুবিধা হয় এবার আমরা রান করাই দেখি কী হয় লাইন ফোরটি এইট কী বলতেছে একটা ইরোর আচ্ছা ইরোর আই আচ্ছা এটা এইভাবে দেওয়া যাবে না সরি আমি এক্সট্রিমলি সরি এখানে কোটেশন দেওয়া যাবে না এক্সট্রিমলি সরি আমরা এখন দেখতে পাচ্ছি অনলি সিএসি e আছে অ্যাকচুয়ালি আমাদের সিএসি e আছে এডুকেশন এর ভ্যালুটা দিয়েছে কি রিটার্ন করে নাই তো আমরা লুপিং করতে পেরেছি আর যদি শুধু ভ্যালুগুলো নিয়ে আসতেছেন এভাবে করতে পারেন কীগুলোও যদি লুপ করাইতেছেন সেগুলো করতে পারেন আইটেমসগুলো করতে পারেন আইটেম মিনস আপনি কী ভ্যালু সো আমরা দেখি আইটেমসটা কী হচ্ছে এটা বেশি ইউজ করা হয় আমারও শিখি ফর আই জে আমি তো ডিফারেন্ট করলাম ইন দিস ডট আইটেমস যদি প্রিন্ট করি তাহলে কী হয় আই জে আমার পাশে লিখেও দিই জিনিসটা আসলে কী এটা হচ্ছে আই প্লাস এটা হচ্ছে যে প্লাস এরকম করে দিলাম জানেন এরকম করা যায় এখানে একটা কলম দেওয়া উচিত ছিল যেটা ভুল করেছি এক্সট্রিমলি সরি আমরা দেখতে পাচ্ছি আয়ের মান হচ্ছে কি জে এর মান হচ্ছে ভ্যালু সো এডুকেশন সি এটা এভাবে রিটার্ন করতেছে তো ডিকশনারি কেন কপি করা যায় সো এটা আমি দেখাচ্ছি না একটা ডিকশনারি কপি করতে পারেন কপি মেথডের মাধ্যমে এটা কপি করে আরেকটা রিক্সা আপনি তৈরি করতে পারেন সো আমি যদি রান করি তাহলে দেখি কি হয় এটা ছিল দিস ডিক সে ওইটাকে কপি করে আরেকটা বানাইছে এটার মানে কি আচ্ছা যাই হোক নেক্সটের ডিকশনারি এবার ডিকশনারি নেক্সট নেক্সট করতে পারেন একটা ডিকশনারি এটা একটা অ্যারে তার ভিতরে আরেকটা ডিকশনারি এগুলো আমি দেখাচ্ছি না সো এগুলো দেখে নেবেন আমার এখানে আপনি একটু দেখতে পারেন কীভাবে করা যায় তো দেখতে পাচ্ছেন একটা চিলড্রেন দুই তিন এভাবে একটার ভিতরে আরেকটা নেক্সট সো আমরা ডিকশনারি নেক্সটে দিলাম ডিকশনারি কিছু মেথডস আছে এগুলো পরে নেবেন ক্লিয়ার মেথড হবে অনেকগুলো আমরা ইউজ করেছি get item keys pop pop item সব অনেকগুলো ইউজ করেছি ডিকশনারি এক্সারসাইজ তো এগুলো আপনারা আশা করে দেখবেন সো হোপফুলি আমি চেষ্টা করেছি ডিকশনারিটা এক্সপ্লেন করতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্টে লিখবেন আমি চেষ্টা করবো সেটা নিয়ে আবার একটা শর্ট ভিডিও তৈরি করতে তো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ